আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো সুখের গুলু তুমি নিয়ে গেছ আমার সুখের গুলু তুমি নিয়ে গেছ তুমি তো সুখে আছো লুকমান মামা সুখে আছো আমার সুখের দিন দিনগুলো তুমি নিয়ে গেছ আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছ মিউজিক বাই আলামিন সং গুলমুট বাজার ওরে কত যে সুখে ছিল কত না দুঃখে ছিল কত যে আপন ছিল কত না সুখে ছিলাম কত না দুঃখে ছিল কত যে আপন ছিল তুমি তো সবই জানো বন্ধু সবই বুঝো আমার সুখের দিন গুলু তুমি নিয়ে গেছো আমার সুখের দি দিগুলো তুমি নিয়ে গেছো জানি না কোথায় আছো জানি না কেমন আছো নাকি মরে গেছো জানি না কেমন আছো ওরা সবুজ জানি না কোথায় আছো নাকি মরে গেছো হয়তো বেঁচে আছো বন্ধু বেঁচে আছো আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো আমার সুখের দিনগুলো তুমি নিয়ে গেছো যদি গো মনে পড়ে শেষ বিদায় দিও মরে মরণের পর পরে যদি গো মনে পড়ে শেষ বিদায় দিও মরে ধন্য জীবন দেওয়ান যদি পাশে থাকো আলামিন ভাই আমার সুখের দিন গুলু তুমি নিয়ে গেছ আমার সুখের গুলু তুমি নিয়ে গেছ তুমি তো সুখে আছো বন্ধু সুখে আছো ও দুঃখেরও গুলু তুমি নিয়ে গেছ আমার সুখেরও গুলু ওরে মামা তুমি তো নিয়ে মিউজিক বাই আলামিন সাউন্ড দুরমুট বাজার